ভাইজান কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে নতুন একজন ব্যক্তিত্বর সাথে পরিচয় করাই দিব যাকে আগে থেকে আপনারা চিনেন যারা আমাদের মানে মানে যে আমাদের বৃদ্ধ ভাই হ্যাঁ আমাদের প্রিয় সবাই প্রিয় অ্যালবিন্দা অ্যালবিন্দা কেমন আছেন আপনি আজকে আমাদের সুযোগের রাইডার জন্য হঠাৎ করে আমাদের আছে সবার মানে যার কাছ থেকে খুব ভালো সাজেশন পেয়ে থাকি সবসময়ের জন্য বাইক দিক বাইকের দিক থেকে বলেন বা হচ্ছে নতুন বাইক কিনতে যদি চান ভালো সাজেশন যদি চান বাইকিং সেগমেন্টে বা হচ্ছে আপনি যদি মানে বেস্ট একটা বাইক নিতে চান সেক্ষেত্রে বেস্ট ইম্পোর্টটা দেয় হচ্ছে সবসময়ের জন্য অ্যালভিনদা অ্যালভিনদা একটু সবাই মানে একটু ডিটেলসে একটু যদি বলেন সব বিষয় নিয়ে আজকে আমরা মানে আমার এখানে আসার উদ্দেশ্য হলো একটাই রাইডার জানানোর জন্য আমার বিগত আট মাস আগে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয় সেটা সার্ভিস ক্ষেত্রে না ক্ষেত্রে আমি একটা গাড়ি অর্ডার করি তো দেশের পরিস্থিতি সুজুকির ইম্পোর্ট এক্সপোর্টের প্রবলেম থাকায় গাড়িটি আমি তিন মাস পরে হাতে পাই তো যখন আমি হাতে পেয়েছি তখন আমি বেশ খুশি হয়ে গিয়েছিলাম বাট সুজুকির একটা কোলাট্রিয়াল কারণে আমরা প্রি বুকিং করেও দেখা যাচ্ছে আমাদের বাইকগুলো খুব লংজাবিটি বা দীর্ঘ সময় নিয়ে আমরা ডেলিভার পেতাম তাতে আসলে কি আমাদের বাঙালিদের একটা মনের কামনা বসলো এমন অকল দিচ্ছি অকল এখন যদি টাকা দেওয়ার পরে সময় মতো আপনি একটা নতুন বাইকটি না পান সেটা আর গার্মেন্ট যোগাযোগ একরকম প্রশ্ন তো <laughs> অবশেষে আমি আমাদের আদরের পলাশ দাকে অনেক থ্যাংক দিতে চাই এই মাসে আমি দশ বারো জনকে আমি আমাদের এই প্রতিষ্ঠানে পাঠাইছি তারা দেখি তামাক টাবাক করে বাইক নিয়ে আমার দোকানের সামনে চলে আসতেছে তো it's makes me feel good and bit crazy আর এটা কি করে সম্ভব তারপরে আমি একদিন এদিক সেদিকে খোঁজ খবর লাগিয়ে জানতে পারলাম সুজুকি এখন বাইক প্রোভাইডে পুরাই স্বয়ং সম্পূর্ণ হ্যাঁ, হ্যাঁ। যখন চাইবেন তখন পাইবেন চলে আসবেন কোথায় রাইডার জোন বিডিতে পশ্চিকা চোদ্দতলার হ্যাঁ, পাশে এরপরে আপনাদের আর বাইক নিয়ে কোনো বিড়ম্বনা হবে না আসবেন টাকা কোনোদিন যাবেন না ফাঁকা তাহলে নিবেন আর চাইবেন চালাবেন সুজুকি চালাবেন হায়ার বুঝবেন আমরা খুব ওয়েট করতেছি আপনার জন্য একটা সারপ্রাইজ ওয়েট করতেছে সম্ভবত দুটা খুব হায়ার সিসি ক্যাটাগরি কোনো বাইক বাংলাদেশে আনা হবে একটা কোনো এক্সপো বড় শো করবে সুজুকি তো তার আগ পর্যন্ত ওয়েট করুন আর আজকের পর থেকে আপনারা কোনো বিলম্বিত হবেন না you get cash you start your match on the road আপনার যখনই আসবেন সুজুকিতে আপনার আপনার সেই বাইকটি পেয়ে যাবেন আর তাতে আর অপেক্ষা করতে হবে না ইভেন আমরা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অনেক শক্তিশালী হয়ে গেছি আগে রেজিস্ট্রেশনের যে ইস্যুগুলো ছিল একটু সময় লাগতো কাগজটা পেতে এখন আপনি সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে আপনার একটা সুন্দর নাম্বার সাইড ব্লক সিরিয়ালের আপনার বাইকের পিছনে লাগানো থাকবে এবং আমরা আপনাদের মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে সেই রকম একটা সার্ভিস দিয়ে থাকি আমাদের সার্ভিস সেন্টারও আছে সেখানে অত্যাধুনিক সব যন্ত্রাংশ দিয়ে আপনাদের সার্ভিস করা হয় আপনি আনন্দ পাবেন এবং আমাদের স্পেয়ার পার্সের অ্যাভেলেবিলিটিটা অনেক স্ট্রং হয়ে গেছে এখন স্পেয়ার পার্টস আসলেও কোনো না বলে কোনো ওয়ার্ড নেই what you need, just pay down all the days. আমাদের ভাইয়া আছে ভাই নামটা কি হ্যাঁ দাদা সুন্দর করে দাদা চলে গেলে খালি বলতে হবে আমার আলফাজ আলফাজ চলে আসবে বলবেন আমার শুধু লাগবি খালি বলবেন লাগবি রাজশাহী ভাষা সে দিয়ে দিবি কত লাগবে মালে ভরপুর এখন আপনাদের এখানে সেখানে শুধু পাঁচশো কিলো দেওয়া লাগবে না এবং মার্কেট রেটের থেকে আমাদের সার্টিফিকেট স্কোয়ার পার্সের প্রাইস মিনিমাম কারণ আমরা লয়াল ওয়েতে ইম্পোর্ট করে আনি প্রোডাক্ট সেই জন্য আমাদের প্রাইসটা ওইভাবে হয় কারণ আমাদের সারা বাংলাদেশের ফুল কনজিউমে বিগ বাল ইনক্রিজ করতে হয় সেই জন্য আমাদের রেটটা এখানে কম বাইরে মার্কেটে জেনুইন পাওয়া যায় কিন্তু প্রাইসটা একটু বেশি কারণ তারা শর্ট কোয়ান্টিটি কনজিউম করে তো ভিউয়ার্স আজকে আমার খুব খুশি লাগতেছে যে সুজুকির পালে নতুন করে হাওয়া এলো টলমল নদী আর বড় বড় শোরুমে গাড়ি বলবল করে আইবেন না গাড়ি নিয়ে যাবেন না উই আর ভেরি হ্যাপি ভাই আপনাকে আমি আবার চুম্মা দিতে চাই ব্রো এত সুন্দর এবং আপনার আপনার মার্কেট তো সুন্দর সব কাস্টমার গিয়ে যখন আমাকে বলে দা তো একটা মানুষ আমাকে আমার ভাই পাড়ায় মনে হয় কি করে সো আমি খুশি আমি সুজুকি বাংলাদেশকে এবং রাইডার জোন কে নিরন্তর একটা শুভেচ্ছা দিতে চাই তারা যাতে আরো পথ চলে এবং সুজুকিকে নিয়ে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারে এবং আমরা বাঙালি যারা আছি রাইডার ছেলে মেয়ে উভয়ের কাছে বেনিফিটেড হই এবং এভাবে আমি একটা শুভকামনা করি সবাই ভালো থাকবেন এবং প্রচুর প্রচুর সুজুকি করবেন ভালো